আমি সময় জার্নি করে আসি আসার সময় সম্ভবত ঘুমাইছিলাম ঘুমানোর পরে ঝাঁকি লেগে আমার গেটি এবং মাজায় সমস্যা হয় তারপরে আমি প্রায় ছয় সাত মাস আগে আর কি পরে আমি আসার পরে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেই ব্যথা জন্য কিন্তু সামান্য কিছু ভালো হওয়ার পরে আবার এই একই অবস্থা আমার ভাই বিরাদের আছে তাদের সাথে আলাপ করলাম আমার ছেলে একজন ছিল ওই ছেলে ছেলেরও একটু সমস্যা হয়েছিল মাথায় সমস্যা হয়েছিল ও ট্রিটমেন্ট এসেছিল পরে ট্রিটমেন্ট ও বললো কি আব্বা আপনি এখানে চলেন উনি বললো যে তাই উনি তো ভালো ডাক্তার তাই ওখানে একবার চলেন আচ্ছা আমি প্রথম আসতেই চাইনি পরে বলছেন না চলেন আমার ভাই ধরো বললো পরে বলার পরে আমি আসলাম আসে মোটামুটি আমি কয়েকদিন চিকিৎসা নিলাম চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি আমি এখন আমি ঘাড়ে মুভমেন্ট করতে পারতেছি মাথায় তো একটা সমস্যা বেশি নাই আল্লাহর মধ্যে ভালো বলছিল আমার ছেলে বলছে যে আপনার বিছানে পড়ে যাবেন পরে আমি ওই চিকিৎসক ওখানে বাদ দিয়ে পরে সারের কাছে আসি সারের কাছে আসার পরে মোটামুটি এখন আমি গেটে গেটে সুন্দর বিরতি করতেছি তারপরে মাজায় মোটামুটি মোটামুটি কেমন আছে এখন ছেলে জি ছেলে ভালো এখন আলহামদুলিল্লাহ কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনার ছেলে ছিল পনেরো দিন পনেরো দিন সে এখন স্বাভাবিক সব কাজ করতে পারে স্বাভাবিক কাজকর্ম করতে পারে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম DPRC hospital doctor Mohammad Shafiullah প্রধান এই নামটার সাথে আপনার সবাই আসলে কম বেশি এখন জড়িত বিশেষত যারা ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন বা যারা দীর্ঘদিন যাবৎ অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা নিয়ে আপনার সমাধান খুঁজছেন তাদের কাছে এই নামটা অনেক বেশি পরিচিত একটি নাম এবং অনেকের নির্ভরতারও একটি জায়গা অনেক মানুষ আছেন যারা প্রায় আঠারো বিশ বছর যাবৎ বিভিন্ন ব্যথা নিয়ে ভুগেছেন বা দেখা যায় পনেরো ষোলো বছর আগে স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড হয়ে গিয়েছেন সেই ধরনের মানুষরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন স্বাভাবিক চলাচল করতে পারছেন হাসি ফুটে উঠেছে তাদের মুখে এবং তাদের পরিবারে এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফুটানো মানুষটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ঠিক তারই আরেকটি সফলতা আজকে আমরা আপনার সামনে এনে হাজির করেছি আমাদের সাথে আমাদের যে ভাইটা এখানে উপস্থিত আছেন দীর্ঘদিন যাবৎ উনি ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন আজকে উনি এসেছেন আপনাদের সামনে ওনার সেই সমস্যাগুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য এবং সেই অবস্থা থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে আমরা জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার কেমন আছেন আপনি ভালো স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হলো বিএম নজর ইসলাম আলহামদুলিল্লাহ স্যার আমরা জানি যে আপনি দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগেছিলেন কি হয়েছিল আমাদের কিছু একটু আমার প্রথম আমার এই বাসায় আমি যে সময় জানি করে আসি আসার সময় সম্ভবত ঘুমাইছিলাম ঘুমানোর পরে ঝাঁকি লেগে আমার গেটি এবং মাজায় সমস্যা হয় তারপরে আমি প্রায় ছয় সাত মাস আগে আর কি হ্যাঁ। মানে এখন থেকে ছয় সাত ছয় সাত মাস আগে তার আগে আমি আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন হ্যাঁ মোটামুটি সুস্থ ছিলাম আচ্ছা। পরে আমি আসার পরে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেই ব্যথা জন্য কিন্তু সামান্য কিছু ভালো হওয়ার পরে আবার এই একই অবস্থা মানে সার্বক্ষণিক একটা ঘাড়ে এবং কোমরে এবং কোমরে আর খুব এই মাথার এই পাশ দিয়ে একদম ই হয়ে আসতো যেটি এই পাশে মোট কথা শক্ত হয়ে গেছিল বুঝছেন আচ্ছা। ভালো করে ঘুরে যেতাম না প্রথম যখন এই সমস্যাটা শুরু হয় বাস থেকে আপনি নামলেন বা দেখলেন যে কিছুটা ব্যথা করছে যখন ডক্টরের কাছে যান উনি কি বলেছেন ডক্টরের কাছে গেছিলাম কিন্তু আমার উনি ট্রিটমেন্ট দিছিল ওষুধ দিছিল এক মাস খাওয়ার পরে আবার আসবেন তারপরে এক মাস পরে আবার গেলাম আমি থেরাপি নিলাম থেরাপি নিলে একটু ভালো হয় আবার সেই একই অবস্থা একই অবস্থা তারপরে মানে ঘুরে ফিরে সেই হ্যাঁ। ভারী মাথা ভারী মানে, মানে হচ্ছে কামাই ধরে রাখে আর গেটে করতে পারছেন না হ্যাঁ করতে কষ্ট হতো আর কি খুব কষ্ট পাশাপাশি হ্যাঁ, কোমরে প্রচন্ড হ্যাঁ, ব্যথা কোমরেও ব্যথা ছিল খুব কি সারাটা দিন ধরেই থাকতো নাকি দিনের নির্দিষ্ট কোনো সময় না নির্দিষ্ট মানে আমি চলাফেরার সময় একটু ব্যথাটা বেশি পারতাম বা শোয়ার পরে ওঠার সময় হয়তো সকাল সারা রাত ঘুমায় আছি সকালে ওঠার সময় একটু ব্যথা পাইতাম আর কি ব্যথা আচ্ছা, লাগতো আচ্ছা। তারপরে আমি এসএ টিভিতে স্যারের সাক্ষাৎকার দেখলাম দেখার পরে আর কি চিনতে বন্ধ করলাম আমার ভাই বিরাদার আছে তাদের সাথে আলাপ করলাম আমার ছেলে একজন ছিল ওই ছেলে ছেলেরও একটু সমস্যা হয়েছিল মাথায় সমস্যা হয়েছিল ও ট্রিটমেন্ট হয়েছিল পরে ট্রিটমেন্ট ও বললো কি আব্বা আপনি এখানে চলেন আমি প্রথম আসতেই চাইনি পরে বলছে না চলেন আমার ভাই ধরো বললো পরে বলার পরে আমি আসলাম আসে মোটামুটি আমি কয়েকদিন চিকিৎসা নিলাম চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি আমি এখন আমি ঘাড়ে মুভমেন্ট করতে পারতেছি মাঝারে তো একটা সমস্যা বেশি নাই আল্লাহর মধ্যে ভালো আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘ অনেকটা দিন পরে দেখছেন যে আবারও মুভ করতে পারছেন কোমরে সেই ব্যথাটা নেই ব্যথামুক্ত জীবন কেমন লাগছে এখন এখন তো অবশ্যই ভালো লাগবে ভালো লাগার কথা বলেন নেই যে অবস্থা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে গেটি লক হয়ে না দেয় সেটা লক হয়ে না দেয় আর কি এবং সেটা হলে তো আসলে প্রায় বিছানায় অনেকে পড়ে থাকতে হয় এরকম অনেক মানুষ আছে ওরা বলছিল আমার ছেলে বলছিল আমরা বিছানায় পড়ে যাবেন পরে আমি ওই চিকিৎসক ওখানে বাদ দিয়ে পরে স্যারের কাছে আসি স্যারের কাছে আসার পরে মোটামুটি এখন আমি গেটে টেটে সুন্দর গ্রোথি করতেছি তারপরে মাজায়ও মোটামুটি মোটামুটি কেমন আছে এখন ছেলে জি ছেলে ভালো এখন আলহামদুলিল্লাহ কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনার ছেলে ছেলে ছিল পনেরো দিন পনেরো দিন সে এখন স্বাভাবিক সব কাজ করতে পারে স্বাভাবিক কাজকর্ম করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শকদের জন্য দর্শকদের জন্য আমি এতটুকু বলতে চাই যারা আমাদের মতো কষ্ট পাচ্ছেন তারা একবার হলেও এখানে আসিয়া আপনারা এখানে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নিলে অবশ্যই মনে হয় ভালো হবেন যেহেতু আমি ভালো আছি আপনারা মনে হয় ভালো হবেন এই আমি বলে আমার বক্তব্য শেষ করতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আপনাকে ধন্যবাদ দর্শক শুনলেন এতক্ষণ বাবার কথা তার যে ছেলে সেও কিছুদিন আগে আমাদেরকে একটা নেট ইন্টারভিউ দিয়ে গিয়েছিল আপনার অনেকেই সেটা খেয়াল আছে কিনা জানি না তার ছেলেও এরকম দীর্ঘদিন উনি ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এবং সুস্থ আছেন এরকম অসংখ্য উদাহরণ আছে আমরা চেষ্টা করব আপনাদের সামনে এরকম আরো হাজারো হাজারো যত আমাদের ভাই বোন আছেন কষ্টকর কষ্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা ভুগেছেন তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য তাদের জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল